আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল বিডি নিউজ থ্রি সিক্সটিতে যথারীতি আমরা চলে এসেছি আপনাদের কাছে আমাদের নতুন ভিডিও নিয়ে চমকে গেছেন অপু বিশ্বাস চমকিয়ে নাকি দিয়েছেন শাকিব খান কিন্তু কিভাবে কেনই বা চমকিয়ে দিয়েছেন তার প্রাক্তন স্ত্রীকে এমনটি জানতে আমরা চলে গিয়েছিলাম শাকিব খানের বাসায় কিন্তু দুর্ভাগ্যবশত শাকিব খান দেশের বাইরে থাকায় আমরা তার সাক্ষাৎকার নিতে পারিনি সেখান থেকে আমাদের যেতে হলো অপু বিশ্বাসের বাসায় অপু বিশ্বাস এখন অনেকটা সময় বাড়িতেই কাটান সে কারণে তার সাক্ষাৎকার পেতে আমাদের খুব বেশি বেগ পোহাতে হয়নি আর সেদিন তিনি ঘুমিয়েও ছিলেন না যার কারণে অল্প কিছুক্ষণের মাঝে তিনি চলে আসেন আমাদের মাঝে এবং দিয়ে থাকেন আমাদের এক দীর্ঘ সাক্ষাৎকার তার সাক্ষাৎকার থেকে আমরা কি সব তথ্য পেয়েছি তা আজ আপনাদের জানাতে আমরা চলে এসেছি আমাদের নতুন ভিডিও নিয়ে অপু বিশ্বাসকে তো সবাই চেনেন বাংলাদেশের এক বহুল আলোচিত সমালোচিত নায়িকা অপু বিশ্বাস যার দেশের বাড়ি বগুড়ায় তার আরো বড় পরিচয় হচ্ছে বাংলাদেশের সুপারস্টার খ্যাত নায়ক শাকিব খানের স্ত্রী তিনি তার সন্তানের মা তিনি কিন্তু শাকিব খান তার সঙ্গে ঘর করতে রাজি না তিনি মেতে আছেন এখন নতুন নতুন সব নায়িকাদের নিয়ে তার নায়িকাদের লিস্টে পড়েছেন বুবলি নতুন করে তার নায়িকা হয়েছেন জাহরা মিতু আমাদের পরবর্তী ভিডিওতে এই সম্পর্কে আমরা আপনাদের জানাবো তবে আজকের আমাদের জানানোর তথ্য রয়েছে অপু বিশ্বাসকে কিভাবে চমকে দিয়েছিলেন শাকিব খান অপু বিশ্বাসকে জড়িয়ে অনেক ছেলের নামই শোনা যায় আজকাল মিডিয়া পাড়ার অনেকের সাথেই নাকি অবাধ মেলামেশা করছেন অপু বিশ্বাস আরও শোনা যায় দেহের এবং ত্বকের সৌন্দর্য বর্ধনের জন্য তিনি লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় করে বেড়াচ্ছেন বিশ্বব্যাপী তিনি নাকি ফিরে পেতে চান তার হারিয়ে যাওয়া দেহ হারিয়ে যাওয়া যৌবন তিনি নাকি ফিরে পেতে চান তার হারিয়ে যাওয়া স্বামী শাকিব খানকে কিন্তু শাকিব খান এখন আকাশের চাঁদ কিছুতেই ধরা দিচ্ছেন না অপু বিশ্বাসের কাছে করেন এ নিয়ে অপবিশ্বাসের চোখের পানি পড়তে টেলিভিশনের পর্দায়ও আমরা বিভিন্ন সময়ে দেখেছি তবে কেন চমকে গিয়েছিলেন অপু বিশ্বাস তবে কি শাকিব খান ফিরে এসেছিল তার কাছে হ্যাঁ দর্শক আপনাদেরকে এখন আমরা এ তথ্যই জানাবো জানা যায় গত মঙ্গলবার রাতে অপু বিশ্বাস তার নিজের ধানমন্ডির ফ্ল্যাটে আয়োজন করেছিলেন এক ডিজে পার্টি সেখানে আমন্ত্রিত ছিল অপু বিশ্বাসের বেশ কিছু ছেলে বন্ধু অনেক মিডিয়া ব্যক্তিত্ব এবং কলাকুশলী তাদের মাঝে জায়েদ খানও নাকি ছিলেন সেখানে যার কাছ থেকে তিনি নিয়মিত মেকআপ করিয়ে নেন এবং এক সং পরিষে বসে থাকেন আমাদের সামনে যার মেকআপও কিনা ফেরাতে পারেনি শাকিব খানকে এ তথ্য উদ্ঘাটন করতে বিডি নিউজ থ্রি সিক্সটি যখন মাঠে তখন থোলের ভেতর থেকে বেরিয়ে আসলো নতুন এক বিড়াল শোনা যায় সেই মঙ্গলবার রাতে ডিজে পার্টির পরবর্তী সময়ে অপু বিশ্বাস নাকি তার বেডরুমে অন্তরজ্ঞ সময় কাটাচ্ছিলেন জাহিদ খানের সঙ্গে আর সে সময়ই তাকে সারপ্রাইজ দিতে তার ধানমন্ডির ফ্ল্যাটে পৌঁছে গিয়েছিলেন তার প্রাক্তন স্বামী আমাদের সুপারস্টার শাকিব খান এবং এই কারণে খুব বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছিলেন তারা তিনজন শাকিব খান সেখানে স্ত্রীকে চমকে দিতে গিয়ে নিজেই বরং বেশি চমকে নাকি ফিরে এসেছেন তার বাড়িতে পরবর্তী সময়ে জানা যায় শাকিব খান তার প্রাক্তন স্ত্রীকে হুমকি দিয়েছেন দেখে নেবে তিনি অপু বিশ্বাসকে অপু বিশ্বাস কেন এমন অবৈধ সম্পর্কে জড়াচ্ছেন এখন দর্শক আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে শাকিব খান অপু বিশ্বাসকে নিয়ে সংসার করছেন না এখন অপু বিশ্বাস কার সাথে সম্পর্কে জড়াবেন সেটা বৈধ কি অবৈধ এটা নিয়ে নিশ্চয়ই শাকিব খানের কোনো মতামত থাকতে পারে না সম্প্রতি শাকিব খান অপু বিশ্বাসের ঘটে যাওয়া এই তথ্য নিয়ে এখন উত্তাল রয়েছে মিডিয়া পাড়া সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের পূর্ববর্তী অনেক ভিডিওতে আপনারা জেনে থাকবেন বিভিন্ন হেনস্থার শিকার হচ্ছেন অপু বিশ্বাস কিন্তু কেন কোনো কুচক্র কি কাজ করছে অপু বিশ্বাসের পেছনে এতদিন যে স্বামী ছিলেন অপু বিশ্বাসের ধরা ছোঁয়ার বাইরে সে স্বামী কেন হঠাৎ করে পৌঁছে গিয়েছিলেন সেদিন রাতেই অপু বিশ্বাসের বাসায় এমন হাজারো প্রশ্ন ঘোরপাক খাচ্ছে জনমনে আর এই সকল তথ্য উদ্ঘাটনের জন্য কাজ করে যাচ্ছে BD news three sixty team এই সকল অজানা সকল তথ্য জানিয়ে আমরা আমাদের পরবর্তী ভিডিও নিয়ে পৌঁছে যাব আপনাদের কাছে সে পর্যন্ত বিডি নিউজ থ্রি সিক্সটির সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন বিডি নিউজ থ্রি সিক্সটিকে মিডিয়া পাড়ায় ঘটে যাওয়া সকল তথ্য জানতে আমাদের সঙ্গে থাকাটা অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন আমাদের পরামর্শ জানিয়ে কমেন্ট করুন আমাদের ভিডিওতে মিডিয়া পাড়ায় ঘটে যাওয়া সকল চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমরা চলে আসব আপনাদের কাছে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন মনে রাখবেন থাকবেন BD news three sixty team সবসময় রয়েছে আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে